সকাল হতেই আমাদের যে ব্রেইন আছে না তা ভিন্ন ভিন্ন চিন্তা করতে থাকে আজ তো দেরি করে ফেলেছি আজ আমার স্কুল কলেজ কিংবা অফিস যাওয়ার মুড নেই আজ এত সকালেই লাইট চলে কেন এই ধরনের ভাবনা সকাল সকাল আমাদের মাথায় চলতে থাকে সকালে আমাদের শান্ত থাকা একান্ত প্রয়োজন আমি এক্ষণি আপনাকে এটা প্রমাণ করে দেখাচ্ছি হেল অ্যালরোডকে যখন একটি গাড়ি ধাক্কা মারে তখন ডক্টর বলেছিলেন যে ইনি মারা গেছেন কিন্তু এর ছয় মিনিট পর তার আবার শ্বাস প্রশ্বাস চলতে শুরু করে ছয় দিন ধরে সে কোমায় থাকে সপ্তম দিনে যখন তার জ্ঞান ফেরে তখন ডাক্তার বলেন যে আপনি আর কোনো দিন হাঁটতে পারবেন না কেননা আপনার এগারোটা হাড় ভেঙেছে কিন্তু এর কয়েক বছর পরই হ্যাল অ্যালরোড তার জীবনে কে এন্ড speaker ultra marathon runner best selling author হয় হ্যাল অ্যালরোড বলেন যে এই সবই তার ছটি অভ্যাসের কারণে সম্ভব হয়েছে যেটা তিনি রোজ সকালে আটটার আগেই করেন তাদের মধ্যে একটি হলো সকালে শান্ত থাকা ব্রেনকে শান্ত করার সঠিক পদ্ধতি হলো নিয়মিত মেডিটেশন করা যে কোনো জায়গায় বসে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে নজর দিন শ্বাস কিভাবে আপনার ভেতরে যাচ্ছে আর কিভাবে বাইরে আসছে এর জন্য আপনার শ্বাস জোরে নেওয়ার প্রয়োজন নেই শুধু এটাকে গভীরভাবে অনুসরণ করতে হবে যদি আপনি এটা না করতে পারেন তাহলে আপনি ইয়ারফোন লাগিয়ে ইউটিউব থেকে রেইন সাউন্ড সার্চ করে বৃষ্টির শব্দ শুনতে পারেন যে করেই হোক সকালে আপনার ব্রেনকে শান্ত রাখতে হবে কোনো রকমের চিন্তা করলে হবে না আপনি আপনার ব্রেনকে সকালে ছলে বলে কৌশলে বোকা বানিয়ে রাখতে পারেন যে কোনো পদ্ধতিতে যেটা আপনাকে ভালো লাগে তখন আপনার পুরো দিন ভালো কাটবে এখন কথা বলবো অ্যাফার্মেশন এর যেটা আপনাকে সকালে পুরো পজিটিভ রাখবে সকালে আপনি এই লাইনটি বলতে পারেন আমি আনন্দে আছি আমার জীবনের অনেক কিছু আছে আমার জীবনে কিছুটা কষ্ট আছে কিন্তু তার সাথে লড়াই করার মতো ক্ষমতা আছে আমার আমার কাছে পরিবারের সাপোর্ট আছে যারা আমাকে সাহায্য করতে সব সময় তৈরি থাকে আমি কত সুখে আছি আমার জীবন ভালোভাবেই চলছে এর থেকে ভালো করার আরও চেষ্টা করছি ঠিক এইভাবেই আপনার মতো করে আপনি নিজেকে এই কথাগুলি বলতে পারেন কেননা আপনি যখন এই কথাগুলি বলেন তখন আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে বলেন যে আপনি এরকম আছেন আপনার ব্রেন দুই ধরনের হয় সাবকনসিয়াস মাইন্ড আর কনসিয়াস মাইন্ড আমাদের জীবনের ninety percent decision subconscious mind নেয় মানে আপনার যে অভ্যাস আছে সেগুলির ওপর তো শেষবারের মতো আমি আপনাদের বলতে যাচ্ছি যে যদি আপনি নিজেই নিজেকে বলেন যে আমি অনেক আনন্দে আছি আমি আমার জীবনে আরও ভালো করতে যাচ্ছি তাহলে এই কথাটি আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয় আর আপনি সিদ্ধান্তও নেন সাবকনসিয়াস এর হিসেবেই এর সাথে আপনি যা কিছু অ্যাফার্মেশন বলেন ধরে নিন আপনি একটা অ্যাফার্মেশন বললেন যে আমি ভালো বলতে পারি লোক আমাকে পছন্দ করে এটাকে ভিজুয়ালাইজ করো আপনার ব্রেন এইটা ভাববে যে কেমন লাগবে যখন কেউ আপনাকে ভালো বলবে কেমন পরিবেশ হবে এর উপর আপনি যেমনটা বলছেন আর যেমনটা ভাবছেন যে আপনি এটা করবেন তো কেমন লাগবে তো ধীরে ধীরে আপনি আপনার জীবনেও সেটা শুরু করতে পারবেন আমি আপনাদের সকালে উঠে ভারী কাজ অর্থাৎ জিম করতে বলছি না ব্রেনকে শান্ত করার জন্য আপনি হালকা এক্সারসাইজ করতে পারেন যেমন মেডিটেশন অথবা ইয়ারফোন লাগিয়ে আপনার প্রিয় গান হালকা সাউন্ড দিয়ে মর্নিং ওয়াক করতে পারেন এরপর বাড়িতে এসে একটা বই পড়তে পারেন কোনো সাকসেসফুল ব্যক্তির ব্যাপারে পড়তে পারেন যেমনটা আমি আপনাদের এখন যেটা বলছি হ্যাল অ্যালরোড এর বই মিরাকেল মর্নিং এর লেখা আছে যেটাতে আমি আপনাদের কিছুটা আমার এক্সপিরিয়েন্স অ্যাড করে বলছি আর আপনিও এই ধরনের বই পড়তে পারেন সবশেষে আপনার কিছু বিচার লেখুন যে আপনাকে কি করতে হবে আর আপনি কি করছেন এইভাবে আপনি নিজেকে ট্র্যাক করতে পারেন আপনি জানেন আপনি কোথায় আছেন আর আপনি সবসময় বুঝতে পারবেন যে আপনি কতটা এগিয়েছেন এই ছটি হ্যাবিটস সকালে আটটার আগেই করতে হবে বন্ধুরা যদি হ্যাল অ্যালরোড কোমা থেকে বেরিয়ে এসে এত বড় খ্যাতি অর্জন করতে পারেন এই ছয়টি হ্যাবিটসের মাধ্যমে তাহলে আপনিও অনেক কিছু করতে পারবেন এই ছটি হ্যাবিটসের সাহায্যে ধন্যবাদ